Oh, মহিলা ও মাই গড ও মাই গড সুবহানাল্লাহ ওই সুবহানাল্লাহ মানে শক্তির সাথে মহিলা লাফায় উঠতেছেন এরকম মানে পজেসটা এমন একটা অবস্থায় যে দেখেন ওনার চোখের মনি পর্যন্ত উল্টায় গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহ is boy K J P back with another reaction video and আজকে আমরা একটু ডিফারেন্ট এবং খুব এক্সাইটিং একটা টপিক নিয়ে রিয়াকশন ভিডিও দেখতে যাচ্ছি আজকের ভিডিওটা আমাদের যে সাজেস্ট করেছিলেন সে বেশ কয়েকটা ভিডিও দিয়েছেন বাট আমরা তার থেকে দুইটা ভিডিও পিক করতে পারছি because of the time frame আর একসাথে আমরা শেষ দিকে কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে সলিউশন আছে সেটাও দেখব আজকের টপিকটা হচ্ছে জিন পজেশন মানে আমরা মানুষ এবং জিন উভয় জাতি আল্লাহ সৃষ্টি এবং আমরা কো এক্সিস্ট করি এই দুনিয়াতে জিন্নাত জিন্দের একটা দুনিয়া আছে সেখানে বসবাস করে বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের জিন পজিশন হয়ে থাকে আমাদের মানে মধ্যেই ঘটনা আমরা শুনতে পাই তো সেটা দেখবো আজকে আমরা দু একটা এক্সাম্পল এবং অ্যাট দ্য সেম টাইম এই রুকিয়াটা করা হয় in order to save yourself মানে নিজেকে বাঁচানোর জন্য যে রুকিয়ার প্রক্রিয়াটা সেটা কীরকম হওয়া উচিত বা আপনি নিজে কীভাবে এটা সমাধান করতে পারেন সেটা আমরা শেষ দিকে দেখবো তো সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন ভিডিওটা শুরু করে দিই five four three two one বিসমিল্লাহ রহমান রাহিম حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله شغل اخواني شغل اخواني كلمات الله كلمات كلمات كلمات يعلمون الناس السحر سحر سحر سحر سحر আম, আমি যদি ভুল না হয় এই মহিলাকে কোনো না কোনোভাবে জিন এই মুহূর্তে প্রজেস করে রাখছেন এবং যতই উনি আল্লাহর নাম স্মরণ করতেছেন মানে যে রুকিয়া করতেছেন পারফর্ম ততই উনি দুর্বল হয়ে পড়তেছেন খেয়াল করেন আপনার ভিডিওতে يعلمون الناس السحرة سحرة سحرة سحرة يعلمون الناس سحرة يعلمون الناس سحرة بالله إن كنتم تؤمنون بالله إن كنتم تؤمنون بالله إن كنتم تؤمنون سبحان الله سبحان الله উনি উনি উনি ভয় পাচ্ছেন আমি বুঝতে পারছি উনি অনেক ভয় পাইতেছেন এবং এট দ্য সেম টাইম চিৎকার করতেছেন সম্ভবত যেই জিন ওনাকে প্রসেস করে রাখছেন এই মোমেন্টে তার গায়ে আগুন ধরে গেছে সম্ভবত কারণ কোরআনের আয়াত মানে এতটাই শক্তিশালী মানে এটা স্পিরিচুয়ালি আপনার ফিল করতে হবে কিন্তু এই মুহূর্তে আপনার বুঝতে হবে শক্তি এই যে প্রত্যেকটা মানে উনি পা দিয়ে পাড়া দিচ্ছেন পুরো খেয়াল করবেন শক্তিটা খেয়াল করবেন the power and the extreme speed ও من ذا الذي يشفع عنده إلا بإذنه ও মাই গড ও মাই الذي গড يشفع عنده إلا بإذنه ওরে إلا بإذنه ও মহিলা এই চেয়ার উঠে ফেলছে এটা টেবিল টেবিল উনি إلا بإذنه إلا بإذنه находится. Иleri, স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করতেছি কারণ কিছু কিছু ঘটনা এক্সপ্লেন এক্সপ্লেন করার মতো না আমি জানি না অনেকে এখন বলতে পারেনি এই মুহূর্তে যে এটা অনেক জায়গায় ফেক মনে হয়েছে মহিলা চট করে এত বড় একটা টেবিল এই সাই করে উঠে ফেলছে মানে ইজ ইট নর্মাল ওই ওই সিনারিওটা আপনি একটু ভেবে দেখতে পারেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কারো কাছে যদি ফেকও লেগে থাকে কোনো কারণে মনে হয় একটা বানানো ভিডিও ছিল আগে থেকে প্রি প্ল্যানিং ট্যানিং করা আর যাদের মনে হচ্ছে ইজ ইট রি ইটস রিয়েল তারাও জানাবেন কমেন্টে যে ইফ ইউ রিয়েলি ফিল মানে ওই সেকশনটা আপনার কাছে রিয়েল মনে হয়েছে এবং অ্যাকচুয়ালি মনে হয়েছে পুরো throughout the video Rukiya সেশনটা অ্যাকচুয়ালি চলতেছিল হ্যাঁ আপনাদের কমেন্ট দেখতে চাই আজকে নেক্সট ভিডিওতে জাম করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম أينما تكونوا يأتي ওই بكم সুবহান الله جميعا সুবহান الله على كل شيء قدير أينما تكونوا ওরে يأتي বাবা। بكم الله جميعا الله على كل شيء قدير آه. Bonjour উনি মানে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন আমার যেটা মনে হইলো চীন মানে শক্তির সাথে মহিলা লাফায় উঠতেছেন এরকম মানে the extreme power that is currently inside her is coming from the jinn I think আমার মনে হচ্ছে Bonjour ওকে Je suis venu en paix উনি ওনার লোকাল নেটিভ ল্যাঙ্গুয়েজে তো জিনকে শান্ত হইতে বলতেছেন Ah, que si je suis venu en paix. Alors, écoutez-moi attentivement. Appelle tous les autres qui sont avec toi dans l'établissement. Ou bien à côté. أينما تكون يأتي بكم الله جميعا الله على كل شيء قدير أينما تكون يأتي بكم الله جميعا الله على كل شيء قدير لو أينما تكون يأتي মানে পজেস্ট এমন একটা অবস্থায় যে দেখেন ওনার চোখের মনি পর্যন্ত উল্টায় গেছে সাদা অংশ দেখা যাচ্ছে ইটস রিয়েলি হরফাইং আমি বলবো যারা মানে দুর্বল চিত্রের মানুষ আছেন তারা অনেকে হয়তো এই মুহূর্তে they are going through a lot of things আমি যেটা বলবো let's continue and see where it goes ওনাকে যে জোরে মানে উনি আলেম বা স্কলার একজন হবে ওনাকে যে জোরে ধাক্কা দিয়ে উঠছেন মানে you guys can feel it এরকম একটা মানুষকে এরকম একটা মহিলা অবশ্যই এত ওভার পাওয়ার করতে পারার কথা না look at the way it was happening just look at that look at that look at that he stopped উনি স্টপ করছেন দুই হাত ধরে রাখছেন ওই যে দাঁড়া যেতে নিয়েছিলেন থামাই দিয়েছেন এই জিনিসগুলা প্রতিনিয়ত কম বেশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি আই থিঙ্ক দেখছিলাম আগে ভিডিওতে কোথাও না কোথাও অলদো এই এপিসোডে আমরা যে দুইটা ইয়ে দেখলাম মানে ব্ল্যাক ম্যাজিক পজিশন এবং জিন যেভাবে আপনার উপর মানে এটাকে কি বলে ভর করে এই জিনিসটা বলা হয় বাংলাদেশে জিন ভর করছে ওর উপর ওকে জিনে ধরছে এরকম বলি সেই টার্মিনোলজির সাথে অনেকেই হয়তো পরিচিত দেশের গ্রাম বাংলা অঞ্চলে এটা বেশি দেখা যায় আর শহরে হয় না এরকম না শহরে বিভিন্ন জায়গায় এরকম হয় তো এই পরিস্থিতিতে আপনি যদি মনে হয় আপনার ফ্যামিলি বা আপনার নিজের সাথে এরকম কিছু একটা হয়েছে বা এরকম কোনো ঘটনা ঘটতেছে এইসব সিচুয়েশনে মুসলিম হিসেবে আমরা কীভাবে সেফ থাকবো অবশ্যই সেটা আমাদের জানা উচিত আমরা বিভিন্ন রকম ঘটনা নিজের চোখেও দেখি বা এটা যদি আমাদের সাথে হয় সেক্ষেত্রে কী ধরনের রুলিংস ফলো করা উচিত সেটা আমরা একজন স্কলারের ভিডিওর মাধ্যমে দেখবো What to do when I want to make ruqya? Because some people say, Do I put my hand over the head of the person I'd like to make ruqya for? Or do I just recite the Quran? What, what's the procedure? Again, we have to go back to the Quran and the Sunnah, and mainly to the Sunnah. The Prophet ﷺ, as narrated by Mother Aisha, may Allah be pleased with her, whenever he used to go to bed, he used to blow and then recite the last three quls of the Quran. And then wipe whatever he can from his body. So আইসা আদিল্লাহ তালা আনহু এর বর্ণনা অনুযায়ী হাদিস এভাবে এসেছে যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন শুতে যেতেন উনি হাত দুটোকে এভাবে কাপ করে নিতেন তারপর ওখানে একটা ফু দিতেন তারপর পবিত্র কোরআনের যে শেষ তিনটা সুরা আছে কুলহু আল্লাহ আহাদ মানে সুরা ইকলাস তারপরে সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা উনি পড়তেন পরে দেন হাতটা দিয়ে পুরো বডি মাসাজ করে নিতেন মানে ওয়েভ করে নিতেন পুরো হাত দিয়ে পুরো শরীরের বাকি অংশতে but But if he felt pain in his body, now this is the night, quote unquote, ruqya or bed adhkar. but the actual ruqya whenever he felt pain in his body he used to recite the three quls then blow তখন উনি হাত দুটোকে একসাথে করে আগে সুরাগুলো পড়ে নিতেন যে তিনটা সুরের কথা আমরা বললাম তারপরে ফু দিতেন not the opposite. And then he wipes over it. When he was sick at the end of his life, Mother Aisha said, I used to gather his own hands, read in them the three quls, blow and wipe his body with his own hands. আইসা রাদিল্লাহ যখন রাসুল্লাহ তার জীবনের একদম শেষ প্রান্তের থেকে অনেক বেশি অসুস্থ ছিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাত দুটোই আয়সা একসাথে করে উনি নিজে সুরাগুলো পড়তেন এবং তারপরে ফু দিয়ে দিতেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাত দিয়েই শরীরের বাকি অংশতে উনি মুছে দিতেন Which means that Imam Nawawi says the actual blowing is part of the ruqya. So whether you blow on your grandmother by reciting Al-Fatiha, Ayat Al-Kursi, the last two ayahs of Surah Al-Baqarah and the last three quls, and you dry blow on her, or you do that on your hand and wipe on her, this is halal. This is okay, there's no problem in that, insha'Allah. But you have to be present. I've heard of some Raqis who are performing a ruqya long distance. মানে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এই রুকিয়াটা পারফর্ম করার জন্য আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে রুকিয়া পারফর্ম করার জন্য লং ডিস্টেন্স রুকিয়া এটা পারমিসেবল না এই ব্যাপারটা একটু জেনে নিই আমরা And that's mighty fine to me. He's in the States and the people are in India and he goes, Alhamdulillah Rabbil Alameen, and he blows in his uh, uh, headphone or his, his head, handset. And sometimes they go into conference call. So UK, uh, uh, Korea, and uh, India in the same call. What is this? This doesn't work at all. This is totally bogus and it does not work. এটা বুঝতে পারলাম যে এই রুকিয়ার নামে অনেকেই যে মানে মানে দেশ বিদেশের শেখদের ফোন কলের মাধ্যমে ফোন দিয়ে যে পরে তারপর হু ওই হ্যান্ডসেট বা মোবাইল এগুলোতে দিলে এই রুকের প্রসেসটা আসলে পারমিসিবল না শেখের মতে সো আমাদের ওরকম কোনো প্রসিজার ফলো করা ঠিক হবে না ওকে আপনি নিজের উপর নিজেই করতে পারেন খুবই সিম্পল প্রসিজার এর মাধ্যমে আপনি evil eye jinn possession black magic এই প্রত্যেকটা ব্যাপার থেকে রক্ষা পাবেন আজকে ভিডিওটা আই থিঙ্ক সবার জন্য ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকে কিছু না কিছু হলেও ব্যাপারটা নিয়ে জানতে পারছেন যারা আগে জানতেন না তারা এখন বুঝতে পারলেন খুবই তিনটা সহজ সুরা পড়ার মাধ্যমে আপনি কাজটা করে ফেলতে পারবেন সুরা ফাতিহা অনেক শক্তিশালী একটি সুরা সো মানে সবগুলো আপনি পড়তে পারেন এবং ওকে করার সিস্টেমটাও খুব সহজ আপনারা দেখে নিলেন তাহলে ভিডিওটা আরেকবার রিক্যাপ করে দেখে নিতে পারেন আমার পার্সোনালি মনে হয় এটা সবার জানা উচিত সবার কাছে মেসেজটা পৌঁছানো উচিত জিন পজিশনের ব্যাপারটাকে খুব ছোট করে ফান করে হেসে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার না হয়তো অনেকে এটা থেকে সাফার করতেছেন এই জিনিসগুলো থেকে নিজেদের সেফ রাখার জন্য যে প্রসিজারটা রেগুলার ফলো করা আছে তাই মনে করি এটা আপনার করে নিতেই পারেন I think this is a very simple method যেটা আমরা জেনারেল মানুষরা ফলো করতে পারি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে আমি বলবো স্টে সেফ নিজেকে সেফ রাখার জন্য নিজের ফ্যামিলিকে সেফ রাখার জন্য পাশাপাশি মানুষকে হেল্প করার জন্য এই প্রসিজারটা জেনে নেওয়া অনেক জরুরি ছিল আর আমি মনে করি আপনারা কিছু না কিছু হয়তো শিখতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম